অনেকেরই আমাদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা আমরা সবাই জানি five plus five plus five equal to fifteen but এখানে আমি লিখছি কত ফাইভ ফিফটি একটা দাগ দিতে হবে দাগ দিয়ে এই ইকুয়েশনটা সলভ করতে হবে দেখা যাক কে পারে বাবু বাবু আনসার চোখের সামনে এখন ও মাই গড সেই দুজন প্রিয় বন্ধুকে নিয়ে আমি হাজির আপনার কাছে আমার পাশে আছে আনিলা এবং পায়েল ঈদ মোবারক তোমাদেরকে ঈদ মোবারক ভাইয়া ঈদ মোবারক ভাইয়া আর আমার ঠিক ডান পাশে আছে আমাদের আরো একজন প্রিয় মানুষ এবং জনপ্রিয় content maker social influencer Tushar ভাই যাকে আমরা চিনি কিংপলি তুষার নামে thank you it's good to be here on the show and যারা দর্শকরা যারা দেখতেছেন সবার উদ্দেশ্যে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক তুষার ভাই আপনি তো আমাদের বিশেষ এই দুজন বন্ধু আনিলা এবং পায়েলকে নিয়ে দেখলেন আমাদের সেই প্রামাণ্য চিত্রটি তো এই মুহূর্তে আপনি সেই মানুষদের সাথে আছেন আপনার কেমন লাগছে ওয়েল ঈদের একটা তো আনন্দ থাকেই তার সাথে আমাদের বিশেষ বন্ধুরা আজকে আমাদের সাথে প্রেজেন্ট সো অন্যরকম একটা অনুভূতি এবং এটা ডাবল হয়ে যাবে আমি মনে করি দর্শকদের সাথে আচ্ছা তো আনিলা এবং পায়েল তোমাদেরকে আজকে হচ্ছে তুষার ভাই বেশ কিছু প্রশ্ন করবে মজার মজার কিছু সময় আমরা কাটাবো কিছু গেম শো থাকবে তার আগে মনে হয় আমরা একটা ব্যাপার একটু তোমাদের দুজনের কাছ থেকে জানতে চাই ঈদের সময়টা কি করতে বেশি ভালোবাসো ঈদের সময়টা আমার ঈদে তো কাজিন টাজিনদের সাথে একসাথে হয় যেহেতু সারা বছর হয় না নানুর বাড়িতে গেলে যাই কোনো বছর বেশি যাওয়া হয় না পড়াশোনার প্রেশারের কারণে আমার মেনলি ভালো লাগে কাশিনদের সাথে যাওয়া নতুন জামা কেনা সবার সাথে খাওয়া ঘোরাফেরা করা ছবি তোলা ফেসবুকে দেওয়া হ্যাঁ। এই তো আর পায়েল তোমার কাছে যদি একটু জেনে নেই যে তুমি ঈদের সময়টায় কি করতে ভালোবাসো আমার ভালো লাগে যে এ হাড্ডা দিয়ে মজা মজা গেম খেলতে মায়ের এ ঘুরে বেড়া সাহায্য এ মায়ের সাহায্য করি ঈদের দিন তারপর ঈদের ভালো লাগে বাহ সুন্দর মানে ঘুরতে আড্ডা দিতে হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা খুব মাশাল্লাহ একটু তোমাকে জিজ্ঞেস করি আনিলা যে তুমি তো বেশ ফুডি আমরা জানি যে তুমি বিভিন্ন ধরনের ফুড টেস্ট করতে পছন্দ করো তো ঈদের সময়টা কি নিজে রান্না করার কোনো চেষ্টা কখনো করেছো ছোটবেলায় করতাম ছোটবেলায় আমার রান্না অনেক পছন্দ ছিল আমি ইনস্ট্রাকশন দিতাম সবাই যারা থাকতো তারা করে দিত কিন্তু বড় হওয়ার পর অদস হয়ে গেছি ভাই আর টাইমও পাই না বেশি এই জন্য মনে হয় রেস্ট নিয়েই কাটাই দিই আর বোনদের সাথে আড্ডা এই তো আর কি খেতে ঈদের সময় বেশি ভালো লাগে বিফ বিফ আচ্ছা পায়েল তোমার কাছে হচ্ছে আমাদের তুষার ভাই কিছু জিজ্ঞাসা করতে চাই তোমাকে তুষার ভাই ওকে তোমার জন্য আমার প্রশ্ন হচ্ছে ঈদের দিন কোন কাজটা তোমার সবচেয়ে বেশি ফেভারিট মানে সবচেয়ে বেশি খুব পছন্দ করো যেটা কোনো ঈদেই মিস হয় না ঈদ মানে দূরে যাওয়া মা ঈদের দিন মানে ও মাকে সাহায্য করবে এটাই হচ্ছে ঈদ কোনোদিন মিস করবে না আমার এটা থেকে বেশ বড় একটা শিক্ষা পেয়ে গেলেন ঈদের দিনে কিন্তু ফ্যামিলির সাথে সবার আগে ঈদটা সেলিব্রেট করা উচিত তারপরে ঘুরতে যাও কি বলবো হ্যাঁ। আনিলা এবং পায়েল তোমাদের এই আজকের এই আয়োজন কেমন লাগছে খুবই ভালো আর আমরা চাই যে এরকম আয়োজন আরও হওয়া উচিত কারণ মানুষের যারা উচিত আমরাও মজা করতে পারি অনেকেরই আমাদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা হয়তো পছন্দ করে থাকি কিন্তু আপনারা যে তার বাইরে বেরিয়ে কিছু করতে পারি হ্যাঁ যারা দেশ তো সবার জীবনেই থাকবে তার তাকে অতিক্রম করার নামই আনিরা এবং পায়েল অসাধারণ একটা উদাহরণ কিন্তু আমরা পায়েল এবং আনিলা থেকে দুজন থেকে পাচ্ছি আমার মনে হয় আমাদের যারা অডিয়েন্স তাদেরও ফ্রেন্ড সার্কেল নিয়ে মনে হয় ঈদে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করা হয় তো আমি বলবো আনিলা এবং পায়েলকে সাথে নিয়েও আপনারা মনে হয় নেক্সট ঈদ অ্যাক্টিভিটিগুলো করতে পারেন আপনার সার্কেলেও হয়তো এরকম আমাদের প্রিয় বন্ধুরা আছে তুষার ভাই আপনি আমাকে অনেকক্ষণ আগে থেকেই বলছিলেন যে আপনি একটা গেম শো করতে চান আপনি ওদেরকে নিয়ে এবং দর্শকদেরকে নিয়ে কিছু অ্যাক্টিভিটি করতে চান <laughs> তো আমরা এই মুহূর্তে হচ্ছে আপনার সেই অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করব যেহেতু আজকে ঈদের একটা বিশেষ দৃশ্য কেন্দ্র করে নহর ঈদ উৎসব হচ্ছে সো আমার মনে হয় আনিলা পায়েল আমরা দুজনকে একটা ছোটোখাটো জার্নি স্কুলের দিকে নিতে পারি কিনা তাহলে আমরা সবাই মিলে স্কুল জীবনে একটু ফিরে যাই আমাদের সাথে ফারিদভাবে পার্টিসিপেট করবেন আশা করতে <laughs> আচ্ছা ওকে স্কুলে কম বেশি আমরা ওয়ার্ড স্পেলিং তো কম বেশি পড়েছি right word like do the এরকম অনেকগুলো ওয়ার্ড আমরা বলেছি তোমার জন্য আমার হচ্ছে নাইনটি সেকেন্ডের একটা চ্যালেঞ্জ সেম চ্যালেঞ্জটা আবার পাইলো করবে ওকে নব্বই সেকেন্ডের মধ্যে তোমাদেরকে A B C J K M এবং পি এই অক্ষরগুলো বাদ দিয়ে ওয়ার্ড বলতে হবে আমরা ওয়ান বাই ওয়ান যাবো সো ফার্স্টে হচ্ছে আমিলা দেন পাই ওকে ফারিক ভাই আপনাকেও কিন্তু আমি চ্যালেঞ্জে অন্তর্ভুক্ত করে দিচ্ছি আমি হচ্ছে রেফারি ওকে ওকে আমরা টাইম স্টার্ট করব in five four three two one আনিলার জন্য অরেঞ্জ ওকে তারপরে ice cream ice cream lamp lamp wind wind rose rose আরেকটা you have the time you have time try করতে হবে দর্শক আপনারা আমাদের সাথে পার্টিসিপেট করবেন teeth teeth okay star star 30 seconds হয়েছে hmm you have one more minute Anila সাথে দর্শকরা চেষ্টা করতে হবে no cheating no cheating love love you love okay cake cake cake wow মানে দেখেন আপনাদের সবার ব্রেন কিন্তু কাজে লাগাইতে হবে আইলা ইজ ডুইং ব্রিলিয়েন্ট তারপরে rose Anila rose roseberry wow nice combination you have 30 more seconds Anila lamp lamp okay windshield okay mango ice cream strawberry ice cream আরো আরো হবে আরো হবে আরো হবে বাটারস্কচ ওফ <laughs> বানারস কোচে বি আছে এটা ভুল okay time's up I time's up Anila what a great performance so আনিলার স্কোর হচ্ছে এখন আমরা দেখব পায়েল তোমার পারফরমেন্স তুমি রেডি তো সো শুরু হচ্ছে পায়েলের পালা your time starts now I ইরে নে পিজা ওয়াও চলে Hooper, mm-hmm. um, if uh, email, mm-hmm. uh, mango, mango, uh, tea. C হ্যাঁ সি বলছি কিন্তু আমি ক্যাচ করতেছি কিন্তু আচ্ছা আচ্ছা ইয়ে 54 সেকেন্ডস ইএন হুম আরেকটু আরেকটু হচ্ছে হচ্ছে হচ্ছে গুড গোইং ড্র হয়ে যাবে একদম ড্র হয়ে যাবে একটু পরে ওকে বেরিন বিরিয়ানি বিরিয়ানিতে তো দর্শকরা হয়তো অনেকেই চিন্তা করতেছেন এরকম কঠিন চ্যালেঞ্জ কেন আমি এদেরকে দিচ্ছি আপনাদেরকে দিচ্ছি এবার আমি আপনাদের একটা সিক্রেট বলে দিচ্ছি আমার সাথে সাথে দর্শকরা ট্রাই করবে তোমরাও ট্রাই করবে ওকে আমি বলতেছি আমি নব্বই সেকেন্ডের মধ্যে পঞ্চাশটা বেশি ওয়ার্ড বলতে পারবো বাহ তোমরা কি শুনতে চাও কিভাবে কিভাবে কিভাবে রাইট লেটস সি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 and 100 পর্যন্ত তুমি বলতে পারো অ্যামেজিং ah. oh একটা ক্ল্যাপ হবে হ্যাঁ তুষার ভাই আপনার এই গেম শো আসলে আমার এত বেশি পছন্দ আমার মনে আনিল এবং তোমাদের কেমন লাগছে খুব ভালো আচ্ছা আমরা কি আরেকটা খেলতে পারি যেহেতু ঈদ খেলবো আচ্ছা, আমিও ওকে সো পায়েলের সাথে আমাদের ফানটা এবার দ্বিগুণ হবে সেকেন্ড কুইজ নিয়ে সো ছোটবেলা আমরা অনেকেই ম্যাথ করছি আমরা সবাই জানি five plus five plus five equal to fifteen but এখানে আমি লিখছি কত হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তোমাদেরকে এটা কারেক্ট করতে হবে তোমাদের জন্য চ্যালেঞ্জটা হচ্ছে এখানে একটা নির্দিষ্ট জায়গায় তোমাদেরকে একটা সিঙ্গেল লাইন আঁকতে হবে একটা দাগ দিতে হবে দাগ দিয়ে এই ইকুয়েশনটা সলভ করতে হবে তো তুষার ভাই আমরা কার থেকে শুরু করবো এবার আগের কুইজে আমরা আনিলাকে দিয়ে শুরু করছিলাম দিস টাইম পায়েল বলো অল দ্য বেস্ট ওকে আমি তাহলে পায়েলের সামনে ধরি পায়েল তোমাকে বলতে হবে কোন জায়গাটা এক্স্যাক্টলি একটা দাগ দিলে এই ইকুয়েশনটা সলভ হবে হ্যাঁ। তুষার ভাই তাহলে পায়েল যদি এই কুইজটা উইন করতে পারে দেন কিংবা আনিলা তো ওদের জন্য কি থাকবে স্পেশাল একটা প্রাইজ তো দেওয়া যেতেই পারে ডেফিনেটলি দেখা যাক কে পারে সো পায়েল তোমার time starts now now Payel 30 seconds you too sharp হয়ে যাবে আমি জানি তুমি পারবো মনে হচ্ছে আমার কাছে কেন জানো আই ট্রাই ট্রাই করতে হবে ট্রাই করতে হবে five plus five plus five তোমার বাম পাশে আছে ডান পাশে তোমাকে ফাইভ ফিফটি করতে হবে জাস্ট সিম্পল একটা লাইন ড্র করলেই ইকুয়েশনটা সলভ হয়ে যাবে একটু চেষ্টা করতে হবে একটু চেষ্টা করতে হবে আনিলা নো চিটিং আমার কোনো চিটিং এলাও করবো না আনিলা কিন্তু অনেক সময় পাচ্ছে এবার ইয়েস এবার হচ্ছে আমি অ্যাডভান্টেজে চলে আসবে যদি ও বুঝে যায় এটা এবার বাম পাশে যে কোনো একটা জায়গায় নির্দিষ্ট একটা কিছুর উপরে দাগ দিলে সলভ হয়ে যাবে এর থেকে বেশি হেল্প করলে লোক দাগ দিয়ে যাবে না বাম পায়ে দাগ দিয়ে যাবে হ্যাঁ। একটা নির্দিষ্ট জায়গায় দাগ দিতে হবে 5 4 3 3 2 1 0 ওকে এবার তোমার কি কোশ্চেনটা সেম কোশ্চেনটা আমরা আবার আনিলার কাছে রাখছি আনিলা আমি আনিলাকে হেল্প করি শিওর ঠিক আছে সো আনিলা তুমি বলো যে আমরা কোথায় দাগ দেব আমরা যদি তিনটা ফাইভের উপরে স্ট্রেইট একটা দাগ দিই তাহলে ইকুয়াল টু জিরো সাথে মিলায় যদি দিই তাহলে তো জিরো হয়ে যায় কারণ একটা দাগ দিতে বলা হয়েছে থিঙ্ক থিঙ্ক যারা এই মুহূর্তে আমাদের সাথে দর্শক হিসেবে জয়েন করছেন তারাও চিন্তা করেন খুবই এক্সাইটিং একটা কোয়েশ্চেন আনসারটা আমাদের চোখের সামনে আছে এখনই হয়তো আনিলা সলভ করে ফেলবে আনিলা এটা একটা প্রাইজের ব্যাপার you have to think hard বলো পায়েল হেল্প করতে পারো চোখের সামনে জাস্ট আমাদেরকে বলো কোথায় মানে ডাক্তার দিতে হবে আমরা দিয়ে দিচ্ছি পারবো না খুব ক্লোজ না খুব ক্লোজ গিয়েছিল আমার মনে হয় দুজনেই কিছু না কিছু থিঙ্ক করছে তো ফারিদ আমরা সলিউশনটা দেখে ফেলি এক্স্যাক্টলি সো আনিরা এবং পায়েল আমরা কি সলিউশনটা দেখতে পারি ইয়েস ফারিদ ভাই are you excited exactly audience let's get to it আমাদের কোশ্চেনটা ছিল five plus five plus five কিন্তু ইকুয়াল টু আমি কত দিয়েছি ফাইভ হ্যাঁ, ফিফটি আমরা ফাইভ ফিফটি থেকে পাঁচ বিয়োগ দিই কত হয় ফাইভ ফাইভ আমাদের টার্গেট ছিল সিম্পলি একটা দাগ দিয়ে কোয়েশনটা সলভ করা এটা যে কোনো জায়গায় দেওয়া যাবে রাইট ফারিদ ভাই সো এভরিওয়ান গেট রেডি দুইটা সলিউশন আছে আমি একটা দেখাই দিলাম একটা আপনারা এখনই বুঝে যাবেন এক্স্যাক্টলি এখানে একটা দাগ দিলেই সলিউশনটা হয়ে যাবে so five forty five plus five equal to five fifty simple একটা দাগ যে কোনো জায়গায় আমি দিতে বলছিলাম it wasn't about a number তুমি সাইনের উপরে চাইলেও দাগ দিতে পারতে আমি আই হোপ তুমি তোমার ফ্রেন্ডদের সাথেও এরকম চ্যালেঞ্জ চাইলে করতে পারো এবং অডিয়েন্স থেকেও বলতেছি নেক্সট টাইম বি কেয়ারফুল এরকম চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমরা আবারও আসবো ডেফিনেটলি সো তুষার ভাই ওরা যে কুইজ উইন করলো এবার তো দুজনেই আসলে ভালো করেছে আই স মেনি কম্পিটিশন এবং দেম অনেক বেশি একটা হেকটিক রাউন্ড চলছিল কে জিতে কে হারে কে জিতে কে হারে তোমরা প্রথম রাউন্ডে খুব ভালো করেছো এবং এটা তো অনেক ট্রাই করেছো হ্যাঁ। তো মনে হয় ফাইদ ভাই ওদেরকে দুজনকে আমরা কেন প্রাইজ দিই না আমরা দুজনকে ঈদের জন্য আমাদের খুশিটাকে আরো ডাবল করতে দুজনকে আমাদের ফার্স্ট প্রাইজ দিয়ে দিতে পারি তুষার ভাই তাহলে ওদের প্রাইজটা দিয়ে দিই চলুন প্রাইজ দেয়া হচ্ছে তোমাদের খুশি লাগছে হ্যাঁ। তুষার ভাই আমরা একেবারে অনুষ্ঠান শেষ দিকে চলে এসেছি আমরা যেহেতু ঈদের অনুষ্ঠান তো আমি একটু আনিলের কাছ থেকে এবং তারপরে পায়েলের কাছ থেকে শুনবো তোমাদের আর কিছু বলার আছে আমার বলা ছিল সবাইকে ঈদ মোবারক অনেক সুন্দর করে ঈদ করে না আপনার আমার একটা স্পেশাল অনুরোধ আছে আপনাদের আশেপাশে যদি স্পেশাল কোনো ব্যক্তি থেকে বা শিশু থাকে তাদের পরিবার থেকে একটু জায়গা করে দিয়ে সবাই মিলে ইচ্ছা কাটায় তারা হয়তো অনেকে অনেক ধর বিয়ের প্রবলেম করতেও পারে কারণ আমাদের কমিউনিকেশনের একটু সমস্যা হয় আবার কারো মোবিলিটির সমস্যা হয়ে থাকে তাদেরকে নিলে আমাদের লাইফ একটু স্লো হয়ে যেতেও পারে কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের পরিবারের বাইরে কেউ না আমরাও পরিবারের একজন তাই সবাইকে নিয়ম বাঁচবো ধন্যবাদ পায়েল তুমি কি বলতে চাও সবাইকে সালাম জানাচ্ছি এই যে উপলো এই আয়োজন করা হয়েছে বাইরে অনেক অনেক ধন্যবাদ অনেক আনন্দ পেয়েছি এমনি এই ঈদে আনন্দ মানে ও ঈদে মানে ঈদে মানে ও আনন্দ সবাই হাতটা দেওয়া মজা আমাদের এই আয়োজনে নিমন্ত্রণ করার জন্য আমাদের আয়োজন জন্য অনেক খুশি পেয়ে আমি চাই আপনারা এভাবে যেন আমাদের মাঝে আসেন এবং এবং যে আসেন আমরা এভাবে আপনাদের সাহায্য আপনাদের মনে সাহায্য ভালো দোয়া নিয়ে যেন বাড়তে পারি আর আপনারাও সবাই ভালো যেন দোয়া করবেন আর এই কারণে আপনারা আবার আয়োজন যদি কোনো আয়োজন হলে ভালো দেখবেন অনেক অনেক অনুরোধ আর অনেক অনেক ধন্যবাদ তুষার ভাই ওদের এত সুন্দর সুন্দর কথা শুনে এবং আমি এত ইমোশনাল হয়ে গেছি যে আজকে শেষটা একটু অন্যভাবে করব আমরা আমি দর্শক আপনাদেরকে পরবর্তী পর্ব নহরের সাথে ঈদ উৎসব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিতে চাই এবং আমরা আজকে বিদায়টা নিব তুষার ভাইয়ের কাছ থেকে আনিলা এবং পায়েলের সাথে সারাটা দিন উদযাপন করে কেমন লাগলো সেই বিষয়টা জানতে জানতে তুষার ভাই আমার জন্য একদম ইউনিক একটা এক্সপিরিয়েন্স ছিল এবং আমি বলতে পারি ওরা আমাদেরকে যেভাবে মোটিভেট করেছে এটা সত্যি মানে far supersedes what we have experience before আর ফরিদ ভাই আমাদের সাথে ছিলেন ভাইয়াও আই থিঙ্ক আমার সাথে অ্যাগ্রি করবেন যে কিছু কথায় আমরাও আমাদের লিটারালি আমাদের মোমেন্টামটাকে হারাই ফেলতেছিলাম এতটা সুন্দরভাবে ওদের লাইফটাকে তুলে ধরতেছিল ওদের আজকের এই অ্যাক্টিভিটিগুলোর সাথে ওরা এনগেজ হচ্ছিল আমার হয় আমাদের সারাউন্ডিংসেও এরকম অনেক মানুষ আছে যাদের সাথে আমাদের এরকম সুন্দর সুন্দর মুহূর্ত কাটানো উচিত তাদের সাথে সেই ফ্রেন্ডলি বিহেভিয়ারগুলো করা উচিত তাদেরকে কখনো আলাদা মনে করা উচিত না আপনি যাই করেন যতটুকু খান ওদেরকে সাথে নিয়ে এনজয় করেন আমার মনে হয় এভাবে আমরা সুন্দরভাবে নিজেদের সোসাইটির মধ্যে এই ভ্যালুগুলো বাড়াতে পারি আর সবচেয়ে বেশি রিকোয়েস্ট করবো আমার দর্শকদের জন্য যারা এই মুহূর্তে দেখলেন ঈদ কিন্তু এখনও শেষ হয়নি ঈদ কিন্তু চলছে so why don't you make someone's life special today আপনার নিকটবর্তী কোনো একটা মানুষ যে হয়তো একা ঈদ কাটাচ্ছে তার সাথে আপনি বসে পড়ুন না দু একটা চ্যালেঞ্জ খেলে ফেলুন না দেখুন না তার মুখের হাসিটা কেমন হয় আশা করি নেক্সট হাসিটা আপনার মুখ থেকে আমরা দেখতে পারবো আজকে এতটুকুই বলে শেষ করতে চাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক